Elmo, che credo al fatto ପ୍ୟାର କରିଛି କୋଉଦିନ ସ୍ୱପ୍ନ ମାଳ ମୋ ପ୍ଲାନ୍ ପାଠ

Ele già è Charlie. Ah, sei questo um un clip